আসসালামু আলাইকুম ভাই আপনি এটা কী করতেছেন আপনি এটা কী করতেছেন আরে তুমি তো ভয় পাওয়াই দিছো মিয়া একটু শেভ করতেছিলাম আর কি কেন কালকে একটা ইন্টারভিউ আছে তো এটার লেগে ভাই একটা কথা কই আপনার এত সুন্দর একটা চেহারা আর আল্লাহ তাল্লাহ রহমতে কিন্তু আপনার সুন্দর একটা দাড়ি রাখার সৌভাগ্য হয়েছে এরপরে যদি আপনি দাড়িটা ফালাই দেন আপনার অর্ধেক সৌন্দর্য তো এরই শেষ বি এ ম্যান ভাই গ্রো সাম বিয়ার্ড দায়রা কাটলে ভাই সত্যি একটা কথা কই মাইন্ড করেন না আপনার পুরো মায়া মতো লাগবে বুঝছেন পুরো মায়া মতো লাগবে কি কম হ্যাঁ? অনেকে আবার ভাই আপনার হোমোসেক্সুয়াল গে এগুলো বলতে পারে মাইন্ড করেন না ভাই তো তুমি এইসব বানাট কথাবার্তা বাদ দাও বুঝছো বহুত বানায় বানায় কথা কইছো বহুত জ্ঞান দিছো চুপ থাকো এবার আমার কাম সারতে দাও একটা বার আমাকে ভাবির কথা ভাবেন উনি যদি ফিউচারে আর কি একটা সময় আসবে তখন আর সেটা প্রেয় অবস্থায় দেখে কি কষ্টটাই না পাই প্লিজ ভাই ডোন্ট ডু দিস বুঝছি তোমার লগে থাকে এই কাম আমি করতে পারবো না এটা প্রাইভেটে সারতে হবে আমার আমি গেলাম ভাই আপনি দাড়িটা কাটলেন না মানে কী হলো ভাই বিষয়টা একটু বলেন তো আসলে যখন কাজটা করতে নিছিলাম প্রথমেই মন থেকে একটা কেমন যেন বাধা পাইলাম অনেকে দাড়ি রাখতে চায় ও রাখতে পারতেছে না হয়তো কোনো সমস্যার জন্য বা তাদের দাড়ি উঠতেছে না ইন দ্য মিন টাইম আল্লাহ তালা আমাকে যে রাখার সুযোগটা দিছেন এটা সব কিছু জানার পরে যদি আমি না রাখি আমার মনে হচ্ছে আমি আল্লাহ তালার সামনে আসলে দাঁড়ায় কী জবাব দেবো বুখারি হাদিসে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা গোফকে ছোট করো দাড়িকে লম্বা করো আর আমাদের ইসলামে যে ফোর স্কুল অফ থটস আছে তারা সবাই কিন্তু দাড়িকে রাখা ওয়াজিব বলেছেন আর সবচেয়ে বড় যে কথাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়ে উঠছিল যেটা হচ্ছে কবরে আসলে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না this is the only thing that will go with us so as a man as a Muslim সব কিছু চিন্তা করে আমার মনে এটা আমাকে অবশ্যই গ্রো করা উচিত যাক মাশাল্লাহ ভাই আল্লাহর রহমতে আপনি বুঝতে পারছেন এটাই অনেক ইনশাল্লাহ আপনাকে দেখা আরও হাজার হাজার যুবক এটা বুঝুক এই মডার্ন সোসাইটিতে ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল ফলো করতে গিয়ে আমাদের সুন্না আর কোরআনকে আমরা ভুলে না যাই এটা হইলেই এনাফ থ্যাংকস ম্যান যদি সময় মতো এসে আমার গুতারা না দিতি তাহলে হয়তো আমি ভুলে শেফটা করেই ফেলাইতাম <laughs> আরে ভাই মেনশন নট আপনার ছোটো ভাই তো ইনফরমেশন বেশি আর হোনেন এই চাকরি বাকরি নিয়ে কোনো টেনশন করেন না আল্লাহর ইচ্ছায় যদি এখানে কোনো কারণে এই দাঁড়ির লেগে আপনার কোনো চাকরি বাকরি না দেয় আল্লাহ এর থেকে ভালো রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে রাখছে ঠিক আছে তো টেনশন করেন না আল্লাহ ভরসা কালকে ইন্টারভিউটা দিয়ে আসেন মানিল্লা ভাই <laughs> ঠিক আছে ধন্যবাদ